আজকে আপনাদেরকে স্মার্টফোনের একটা ম্যাজিক দেখাবো তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও শুরু করার আগে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না কাউকে বিভ্রান্ত করবেন না এই যে দেখুন আমার হাতে কিন্তু দুইটা স্মার্টফোন দেখতে পাচ্ছেন বাম হাতে একটা স্মার্টফোন এবং ডান হাতে একটা স্মার্টফোন ঠিক আছে এখন আমি এই স্মার্টফোনটাতে যা করব এই যে দেখুন আমি এই স্মার্টফোনটাতে যা করব এই স্মার্টফোনটা আমার আঙ্গুলটার দিকে একটু লক্ষ্য করুন এই ফোনটাতে যা করব ওই ফোনটাতে দেখাবে এই যে দেখুন আমি যা করব যেই কাজ করব এই মুহূর্তে কার সাথে কথা বলবো ভিডিও কলে যদি কথা বলি এই মুহূর্তে ভিডিও কলটাও কিন্তু ওই ফোনটাতে দেখাবে এই যে দেখুন আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিটাও কিন্তু ওইখানে শু করবে এই যে দেখুন গ্যালারিটা শু করলো মানে নেটের স্পিডটা যত ভালো তত স্পিড কাজ করবে তো যেহেতু আমি ডাটা দিয়ে ব্যবহার করতেছি এর জন্য স্পিডটা একটু স্লো এই যে দেখুন আমি যদি অ্যালবামে চলে আসি অ্যালবাম শু করবে এই যে দেখুন আমি ক্যামেরাতে টাচ করে দিলাম আমার ক্যামেরাগুলো চলে আসলো এই যে দেখুন আমি ভিডিওতে টাচ করে দিলাম ভিডিওটা কিন্তু আমার ওই ফোনে চলে আসবে এই কাজটা আমার স্মার্টফোনে আমি কিভাবে করলাম আপনার স্মার্টফোনে আপনি কিভাবে করবেন আজকের ছোট্ট একটা ভিডিও থেকেই শিখতে পারবেন এক কথায় হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা মানে যে অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করেছি এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু যে কোনো মানুষকে যে কোনো ব্যক্তিকে আপনি কাঁদাইতে পারবেন তবে আমি আবার হাত করে বলছি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আপনার উপকারের জন্য আপনি শিখতে পারেন আপনি কিন্তু দূর থেকেও কন্ট্রোল করতে পারবেন যেই ফোনটাকে কন্ট্রোল করবেন সেই ফোনটা দিয়ে যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলে ওই ভিডিও কলটাও কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে খুবই অসাধারণ এবং দুর্দান্ত একটা কাজ আজকে শিখতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক এই কাজগুলো করার জন্য প্রথমত আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দরকার হবে আপনার স্মার্টফোন থেকে সোজা চলে আসবেন গুগল প্লে স্টোরে এখান থেকে আপনারা সার্চ বক্সে লিখবেন এনিডেক্স এনএডেক্স অ্যাপ্লিকেশনটা লেখার সাথে সাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এইখানে দেখুন টেন এম প্লাস এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন এই যে দেখুন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো অলরেডি ইনস্টল হয়েছে এখান থেকে ওপেনে টাচ করে দিবেন ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে পুনরায় ওকেতে টাচ করবেন এখানে দেখুন একটা টিক মার দিয়ে দিবেন দেওয়ার পরে পুনরায় আবার ওকেতে টাচ করতে হবে ওকেতে টাচ করার দেওয়ার সাথে সাথে কিন্তু দ্বিতীয় অ্যাপ্লিকেশনে নিয়ে আসবে মানে এই অ্যাপ্লিকেশনটা আবার এখান থেকে ইনস্টল করতে হবে রেডি দেখুন ইনস্টল হয়ে গেছে ইনস্টল ইনস্টল হওয়ার সাথে সাথে এখানে ওপেনে টাচ করে দিবেন এই যে দেখুন ইনস্টল হচ্ছে আর কি এই যে দেখুন ওপেন চলে আসছে ওপেনে টাচ করে দিবেন ওপেনে টাচ করে দেওয়ার পরে এখানে কাজ শেষ এখান থেকে বের হয়ে আসবেন অ্যাপ্লিকেশন কিন্তু একটাই দুইবার ইনস্টল করতে হয় আর কি শেষ পর্যায়ে আপনারা ওই অ্যাপ্লিকেশনে চলে যাবেন এই যে দেখুন অ্যাপ্লিকেশন এনিডেক্স অ্যাপ্লিকেশনটাতে টাচ করে দিবেন এইখানে দেখুন এই টিক মারে আবার টাচ করতে হবে ওকেতে টাচ করে দিবেন ওকেতে দেওয়ার পরে এইখানে একটা পারমিশন দিতে হবে তো এইখান থেকে আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি অ্যাপ্লিকেশনের পারমিশন দুইটা পারমিশন চাইছে এখান থেকে সরি প্রথম পারমিশনটা দেওয়ার পরে এখানে ওকেতে টাচ করে দিবেন তারপর এখান থেকে ব্যাক টাচ করবেন এই যে দেখুন আমি ফোন থেকে ব্যাগে আসলাম এখন দ্বিতীয় অ্যাপ্লিকেশনটাতে মানে আপনারা পারমিশন দিয়ে দিবেন এই যে দেখুন পারমিশনটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসবেন এই যে দেখুন আমি বের হয়ে আসলাম এখন আমরা যদি অ্যাপ্লিকেশনে যাই এই যে দেখুন আমি অ্যাপ্লিকেশনে আসছি এইখানে দেখুন আবার আরেকটা টিক মার্ক চাচ্ছে সম্পূর্ণ কাজ এখনই শেষ হয়ে যাবে আপনার ওকেতে টাচ করে দিবেন অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা মানে ওপেন হয়ে যাবে এখানে একটা ট্যাপ দিবেন এই যে দেখুন এখানে একটা নাম্বার চলে আসছে এখন আপনাদেরকে বুঝাই এটা তো আপনার স্মার্টফোন আপনি করলেন এই যে দেখুন আপনার স্মার্টফোনে অলরেডি অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ হয়ে গেছে আমি যেইভাবে অ্যাক্টিভ করেছি দুইবার ইনস্টল করে ওপেন করে করে টিকমার্ক দিয়ে অথবা পারমিশন দিয়ে ঠিক একইভাবে আপনি যেই ফোনটা কন্ট্রোল করতে চান এটা তো আমার ফোন আমি আমার ফোনটা দিয়ে অন্য একটা ফোন কন্ট্রোল করব ঠিক একইভাবে কিন্তু এই কাজটা করতে হবে ওনার ফোনেও ওনার ফোনেও এই অ্যাপ্লিকেশনটা থাকতে হবে এই অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ করতে হবে ঠিক একইভাবে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পরে এই কোড কিভাবে দিবেন এই নাম্বারটা কিভাবে দিবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ঠিক একইভাবে আমি এই ফোনটাতেও অ্যাক্টিভ করেছি অ্যাপ্লিকেশনগুলো এই ফোনটাতেও কিন্তু একটা কোড চলে আসছে ঠিক আছে এখন আমি এই ফোনের কোড এই যে দেখুন এই ফোনের কোডটা আমি এই ফোনে দিয়ে দিব এই যে দেখুন এখানে আমি কোডটা দিয়ে দিচ্ছি এই যে এখানে দেখুন আমি কোডটা দিয়ে দিলাম six three four five zero three eight one eight এই যে এই যে দেখুন six three four five zero three eight one eight ঠিক আছে কোড দেওয়ার পরে এখানে দেখুন একটা আইকন পাবেন এই আইকনটাতে টাচ করে দিবেন এই আইকনটাতে টাচ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে এই পেজটাতে যখন আসবে এই যে এই ফোনটাতে এখন কাজ এই ফোনটাতে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করার আগে এই দুইটা টিকমারে টিকমার দিয়ে দিবেন টিকমার দেওয়ার পরে এখানে দেখুন অ্যাকসেপ্ট নামে একটা অপশন আসবে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন পুনরায় এখান থেকে আবার অ্যাকসেপ্ট করতে হবে যে দেখুন আমি অ্যাকসেপ্ট করে দিলাম অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে অলরেডি এখানে দেখুন স্টার্ট নামে একটা অপশন চলে আসবে যে দেখুন স্টার্ট স্টার্টে টাচ করে দিবেন স্টার্টে টাচ করে দেওয়ার পর হয়ে গেল এই যে দেখুন অলরেডি কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখন আমরা এই ফোনটাতে যা করব এই ফোনটাতে দেখতে পাবো মানে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি বের হয়ে আসলাম এই যে দেখুন আমি বের হয়ে আসলাম ওই ফোনটাতেও কিন্তু বের হয়ে যাবে এই যে দেখুন ওই ফোনটাতেও বের হয়ে গেল এখন আমি এই ফোনে যা করব ওই ফোনে দেখাবে যা করব আমি যদি ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে কারোর সাথে ভিডিও কলে কথা বলি ওই ভিডিও কলটা কিন্তু আমি এই ফোনটা দিয়ে দেখতে পারবো ঠিক আছে ঠিক এইভাবে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনি যে কারো ফোন কন্ট্রোল করতে পারবেন আপনি দূর থেকেই তবে যেই ফোনে কন্ট্রোল করবেন একই ফোনে মানে যেই ফোনটারে কন্ট্রোল করবেন এবং যেই ফোনটা দিয়ে কন্ট্রোল করবেন একই ফোনে উভয় ফোনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা থাকতে হবে উভয় ফোনে অ্যাপ্লিকেশনটা থাকতে হবে তখনই কিন্তু এই কাজগুলো করতে পারবে না যে দেখুন আমি যা করতেছি ওই ফোনটাতে কিন্তু তা দেখাচ্ছে নেটের স্পিডটা একটু স্লো আমি ডাটা দিয়ে কাজ করতেছি তো এর জন্য স্লো আমি যা করব তা কিন্তু ওই ফোনটাতে করবে এখন আপনি যদি চান যে আপনি আবার ডিসকানেক্ট করে দিবেন ডিসকানেক্ট করার জন্য অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন এই যে দেখুন ডিসকানেক্ট করার জন্য এখানে দেখুন একটা করস আইকন পাবেন করস আইকনটাতে টাচ করে দিবেন ওই ফোনটা থেকে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে এই যে দেখুন এই এই ফোনটা আমি হাতে নিলাম এই ফোনটা অর্থাৎ ওকেতে টাচ করে দিলে অলরেডি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল এখন কিন্তু ফোনটা কন্ট্রোল হবে না এখন এই যে দেখুন আমি এই ফোনটা দেখাচ্ছি এই যে দেখুন দুইটা ভিন্ন ফোন হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটা থেকে আপনি ভালো কিছু শিখতে পেরেছেন আমি আবারও বলছি কাউকে বিভ্রান্ত করবেন না কাজটা শিখতে পারেন আপনার উপকারের জন্য তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য